জীবনের কিছু কিছু সময় মানুষ একা থাকতে বড্ড বেশি ভালোবাসে কেউ কেয়ার করতে আসলেও ভাল লাগে না কেউ ঘৃণা করলেও কিচ্ছু যায় আসে না কারো চিৎকার শুনতে বড্ড বেশি বিরক্ত লাগে কারো নিরবতা বুঝতেও আর ইচ্ছে হয় না ওই সময়টায় শুধু মনে হয় এই ভিড়ের মাঝে একটু একা থাকলে বোধহয় বাঁচি ওই সময়টা মানুষটার একান্তই নিজের